হ্যাঁ হানা কি অবস্থা তোমার ভালো দেখে পাবজি খেলতেছো না নাকি এখন একটু চান্স পেয়ে গেছো সবাই একটু অসুস্থতা দোনোটাই বলতে পারো বাসা সবাই কি ভালো প্রায় তোমার তুমি তুমি কি ভালো তুমি তো গুরু কা শিষ্য তুমি বা আমি ভালো থাকো তুমি ভালো থাকার কথাই পোলাপান গুলার আবার ভাই তোমার মতো বানাও না ভাই এই যে এই জায়গায় না অন্তত দূরে যায় না এটা আমার গোষ্ঠী দিয়ে মেরে ভাই আমার তো একটা গান দাও খালি ভাই গান তো পাওয়া লাগবে না পেলে কোথা থেকে ল্যাগ দিতেছে ভালো লেভেলের ল্যাগ দিতেছে বলো বলো বলো আমি ডিউতে সিলভারে ছিলাম ইসে প্লাটিনামে স্কটে আরে পুরো লারা চারা দিম ভাই খালি এনিমি দেয় দাও আমার বলো বলো কোনো কিছুই তো নাই মিয়া পাইছি ভাই উদি পাইছি ভাই আমার খালি দেখা দাও ভাই মানে কে কাপা কাপি লাগাই দিন এস কারেল পাইছি দুইটা পাইছি আমি এনে একটা পাইতাছি না তুমি কে তিন নাম্বার <laughs> আমি তাই মারা গুলি লাগে না ঘুষি দেয় আমার মনে কি <laughs> Sina process. Hai hai, जिनको ही बया। ওই তোর লবে তোর সাথে তোর সাথে আছে চার নাম্বার আর সাথে পাস ये नहीं भाई देख तुम मैं पार साहब আমি আইতাছি গো স্কোর ভাই আরে ভাই পুরো ড্যামেজ দিয়া দিছি ভাই একটা ভাই অর ওয়ান এসপি ভাই ভাই তাড়াতাড়ি আও ভাই মেহেদি ভাই তাড়াতাড়ি ভাই অর ওয়ান এসপি ভাই তাড়াতাড়ি আও ভাই অর ওয়ান এসপি ধরো তুমি মারো না পরে ভাই আগে ধরো দাও মিয়া থাকলে বহুত মারতে পারবো চার নাম্বারে পিছে ভাই আমারে কেউ ধরো না ভাই ভাই আমার ভাই এমনি মারবো ভাই

अबे एमो কোন বাড়িতে ভাই আমার একটা এনিমিটা দেখাও না ভাই মোটর লোকেশনটা দেখাও পজিশনটা দেখাও আমার গেম অন ল্যাগ দিতেছে কে বুঝলাম না ভাই পিং তো কম কিন্তু ল্যাগ দিতেছে লাইভ লাইভ করতে হচ্ছে লেগে মনে না আমি আগে থেকে ল্যাগ দিতেছিল ও দুদু কোথায় যাবা ও দুদু বুঝলাম না আবার বলো আমি ফোনে খেলতেছি ফোনে ফোনে না ফোনে এমুলেটর দা এমুলেটর দিয়ে খেলতেছি না আমি ফোনে খেলতেছি এমুলেটর দিয়ে কে খেলতেছে কেউ খেলতেছে না এমুলেটর দিয়ে খেলে এতক্ষণ শেষ টিকে থাকা লাগতো না এমএলডি অনেক হাত দেওয়ার পরে নাড়াচাড়া দিয়া দেয় পুরা সব পরে হ্যাকার মেকার পুরা ঘুরে যায় ও ভাই তিন নাম্বার কে ভালো করে সামলা ফেরা দিল আমার এনে একটা মনে এনিমি আছে একটু সাবধানে করলে তো মজা মল্ল ও ভাই আমি বটের জামা পরে রইছে নিমি বটের জামা পরে রইছে ও ভাই বটের জামা মনে করতে আমি বট মেরা কিছু কম না এই রে ভালো বুঝছো বটের জামা পরে রাখলে বট ভাইবে মারতে এলে মাইরা দাও চাই কেনে এই ট্রিক এই যে নিবি যে সে ক্যামেরা মো আছে বহুত লাগে কোন তো বড় ক্যামেরা আছে ভাই ভাই মইরো না ভাই আমার আইতে দাও ঠিক আছে ঠিক আছে ভালো ভালো আমার তো আমার গেম আমার দুই কিল এনে ইনি এনে একটা স্কোয়াড আছে তাড়াতাড়ি আয় স্কোয়াড মানে হাতের কাছে আগে সেটা দিয়ে আইডি কোনো মিস যায় আমার গেম সাউন্ড পাইতেছে আমার গেম সাউন্ড পাইতেছে আমি সেটিং ঠিক করলি পাইলাম ফরেক্সটা আচ্ছা আমার সাউন্ড কেন বুঝলাম না তোমার ইয়া সাউন্ড দাও দুইটা না দুইটার একটা কমাই না যে মাইকেরটা কমাই না মনে হয় তিন নাম্বার কইবে আমার ইয়াটা দিও তো ফরেক্সটা দিও ও সিক্সটিন সাথে দাঁড়াও আমি সাদা আসতেছি M416 এমন লাগবো খালি কই কই কই কই M416 নাবা ও ভাই ও ভাই রেড গনো ভাই ও ভাই ও ভাই মারো মুঝে আমি তো নিমি দেখাই দেখতে নিয়ে মারতে বুঝলাম না হালাটা তো বট বট করতেছে গেছে দেখছো ভাই এমুলেটারে খেললে এমুলেটার প্লেয়ার থাকলে অনেক হাত পড়ে সাগর ব্যাগ লাগে খেলো থাকলে তো তুমি মরে গেছিলাম এই কহ ভাই অনেক হাত পড়ে অনেক হার্ড প্লেয়ার আমি গেম সব পাইতাছি না একদম গেম সব গেম সব আইতাছি না হ্যাঁ, আমি সেটিং এ গেলাম তাও গেম সব আইতাছে পাইছি পাইছি গেম সাউন্ড পাইতাছ না আমার বুঝতাছ না ও তুমি ভিডিও করছো বাহ বাবা সবাই ভিডিও করতেছে আমি কি করতেছি আমরা সবাই ইউটিউবার বলো বন্ধু তুই এটা তাকাইছি হ্যাঁ এই গান তো নাই এখন ইউজ করি নাই কি কি ভাই কি ওই যে রেড ডট রেড ডট এর মতো ওই যে ঘুরা যে আরেকটা আরে ভাই ইয়ার দেখো ভাই চলো চলো গেমিং মামু চলো চলো বুঝতেছি না নেট প্রবলেম চলো কি খালি বানা তো মারাত্মক ভাই আমার কিল কটা কার কটা কিল ভাই দুইটা আমি পাঁচটা ভাই তাহলে বুঝো কি লাড়াচাড়া দিয়া বসছি সব কোচিং কি লড়াই লেছি দুইটা তো মরে গেছিলি বাঁচাইছি আমি যে ভাই পাঁচ পাঁচ দশটা কিল ছাড়া কোচিং দিলেন নামি কবে প্রত্যেকবার দশটা পনেরোটা কিল হয় এবার মাত্র পাঁচটা পঁচিশ দিতে নাই না গেছি কই কই ভাই গাড়ি ল গাড়ি তাও তোমার Marked a vehicle. Marked a vehicle. এই আছে এক স্কট স্কট আছে এই আবার মারতাছে নক নক তেরা বাপ দাঁড়াও আসতেছি মারছ ভাই না না আমার লাইফ কমালাইছে নাম্বার থ্রি পিসের দিকে যাও নাম্বার থ্রি পিসের দিকে যাও নাম্বার থ্রি ভাইয়া পিসের দিকে যাও কুঞ্জে তো মারতাছে এই যে ভালো করে পিসের দিকে মার তোমারে মার হালারে মার লুটটা দে সাউন্ড পাইতে না কোন আমি সাউন্ড পাইতেছি না তো বুঝতাছিও না ভাই পিছে উড়ো ভাই আমার গাড়ি তো নিয়ে ভাই তাড়াতাড়ি গাড়ি তো ভাই পিছের দিকে নিবি পিছে মারতে যাবো তাড়াতাড়ি হও তাড়াতাড়ি মারবার আমার কিল ছিল ওই দিল দিল দিল ছাপানি দিল দিল দিল দিল দিল দিল ভাই আমার দেখো ভাই আমার দেখো আমার দেখো ভাই আমার কি দিছে ভাই পুরা লাড়াচাড়া দিয়ে দিছে পজিশন দেখছো পজিশন দেখছো गेम फाउंड बाय दिस ना पोजीशन को कोई तो हमारे पोजीशन में है तो हम की मैर कर दी था सीने में अच्छा ठीक है सर ठीक है सर এই খবর হেডশট যদি না দেয় লিজেন্ড লিজেন্ড ওই তো মামু ভাই আমার অর্ধেক লাইফ খেয়ে ফেলছে ওরা তো খুঁজে মারতে হবে একটা গান ওই গাইতে নাই कोई भैया हमारे हमारे ওই পাশে ওই পাশে দূর আমার সাউন্ড নেই তো ব্যবস্থা গরম হচ্ছে না এখন আমার তো স্কোপ আছে তো হ্যাঁ কি করতেছে তখন ভাই ল্যাগ দিতেছে পরিমাণ সেই লেভেলের পরিমাণের ল্যাগ ভাই গাড়ি পুরো জোন করতে জোনে যাওয়া লাগো ভাই জোনে গেলে বাইচে থাকলে বহুত দিন কর্ম চালু আহ আমার বাসা আছে আচ্ছা I got supplies. I got supplies. I got supplies. I got supplies. I got supplies. I got supplies. I got supplies. Follow me.